স্নেহ কোথায় পাব তুমি বলো মা যেথায় থাকি আমি যতই দূরে চিরদিনই থাকবো তোমার চরণ ধরে

এদিকে আমার বন্ধুরা দাদা ভাইরা একসাথে মাকে ভালোবেসে সবাই একসাথে আমি চাই তালে তালে তাল মিলিয়ে সবাই সবাই আপনারা একসাথে থ্যাংক ইউ এদিকে স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয়েও বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জলাশয়েও বুকে জড়িয়ে রাখে যে তারই আচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা ধন্য হোলা মমতার ছোঁয়া পে স্বর্গ পেলাম মুখে ভাষা দু চোখে দিলে আশা তোমারই চরণ করি তোমার আমার মা জন্মদাতা মাকে আমার বিষ্ণুদা মঞ্চে নিয়ে এসে আমি সত্যি থ্যাংক ইউ বিষ্ণু আমার মা আমার গর্ভধারিণী মা আমার জন্মদাতা মা আমার মায়ের জন্য একটু একটু জোরে একটু সবাই একটু তাড়িয়ে জীবন সেবা করেও জানো মায়ের কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনো দিন মা ও মা সারা জীবন সেবা করেও জানি মায়ের কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনো দিন করি আশীর্বাদে জীবনের প্রতি পদে যেন আমি রাখতে পারি তোমার সোনা মা আমার মা মা ও মা আমার মা স্বয়ং জড়িয়ে রাখে যে স্নেহে ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা স্বয়ং বুকে জড়িয়ে রাখে যে তারে আচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা গান শিখতে হলে আগে শিখতে হয় সারেগামা পা গান শিখতে হলে আগে শিখতে হয় সারেগামা পা মঞ্চে আজকে যে দেবীকে দেখলেন ইনি হলেন শ্রদ্ধেয় অভিজিৎদার জন্মদাত্রী মা তাই সেই মায়ের জন্য একটু ভালোবাসা চাইবো সবার থেকে সত্যি আমি মানে গানটা গাইতে গিয়ে অনেক কিছু ভাব ভাবতে ভাবতে আমি গানটা সত্যি আর গাইতেই পারলাম না কারণ আমার মা সত্যি এক অভাগী মানে যে কখনো আমি অনেকবার বলেছি আমার অনুষ্ঠানে চলো মা চলো মা জানি না কেন ঘরকে খুব ভালোবাসে আমি আজকে অনেক মানে অনুরোধ করে আমার দিদি আমার স্ত্রী অনেক অনুরোধ করে আজকে এই বাবা পরশুরামজির মঞ্চে আজকে আমার মাকে আমি আনতে পেরেছি মানে পাশে বসে বসেছিল বিশুদা জোর করে নিয়ে চলে এসেছে মা আমাকে বলছিল দেখ তুই কিন্তু স্টেজে আমাকে তুলবি না মা বারবার বলছিল এবং মা কোনো জায়গাতে অনুষ্ঠান দেখতে যায় না মা আসলে প্রচণ্ড চাপা টাইপের মানে সাদা সিধে সবসময় ঘরে থাকতে ভালোবাসে আমি যখনই মাকে জড়িয়ে ধরে গানটা ফিনিশিং করছি তখন আমার মানে মায়ের যে বুকে পেটের কাছে আমি যখন মাথাটা দিয়েছি তখন মনে হচ্ছিল যে মায়ের এই পেট থেকে আমরা বেরিয়েছি আমরা জন্ম গ্রহণ করেছি তখনই আর সেই মাকে যখনই কেউ কষ্ট দেয় সেই কথাটা তখন ভাবছি আর তখনই আমার চোখ দিয়ে জল চলে গেল মা বাবা কত দামি আমাদের জীবনে আর আমরা সত্যি কথা বলতে বড় হয়ে গিয়ে কতটা বেইমানি হয়ে যায় আমাদের পয়সা টাকা পয়সা অনেক কিছু হয় বাট বাবা মাকে যখনই কষ্ট কেউ দেয় আমি বলবো তার থেকে পাপি কেউ নেই তেমনি করে আমার সবার কাছে অনুরোধ যতই বাবা মা বকাবকি করুক কিন্তু বাবা মাকে কেউ কষ্ট দেব না প্লিজ যদি এই আমার এই কথাটাতে সবাই যদি একমত হন তাহলে একটু জোরে একটু তালি দিতে হবে সবাইকে প্লিজ সবাইকে একটু জোরে জোরে